তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে রেনিং ইফেক্ট করা যায় ফিক্সার ফিক্সার দিয়ে তখন করা শুরু যাক শুরু করা তো আমার ফটোশপ ফটোশপ সফটওয়্যারটা ওপেন করাই আছে এখন আমরা এই ইমেজগুলি এখানে নিয়ে আসবো তো কন্ট্রোল প্লাস চেপে আর কি এই তিনটা ছবি নিয়ে কাজ করব সিলেক্ট ওপেন এটা আমাদের ওয়াটারটপ তারপর আবারও কন্ট্রোল প্লাস সিলেক্ট ওপেন আবার কন্ট্রোল প্লাস আবার সিলেক্ট এই তিনটা ছবি নিয়ে আমি কাজ করব তো হয়ে গেল তো এই ছবিটাতে আমরা কুইক সিলেকশন সিলেক্ট করে ছবিটাকে সিলেক্ট করব তো সিলেকশন করার জন্য আরও অনেক ধরনের টুল আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা নেবেন আমি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করে করবো তো আপনারা ধীরে স্থির করবেন অনেক সুন্দর হবে কন্ট্রোল প্লাস সি কপি তারপরে পিক্সেলটির মধ্যে কন্ট্রোল প্লাস বি পেস্ট এখন কন্ট্রোল প্লাস বি চেপে মুভ টু সেট করে control plus T transfer set করে আমরা এই ছবিটাকে পুনরায় বসাবো অল্টার শিফট এনে ধরে আমরা চার তারা হালকা একটু বড় করব বড় ছুটি করা যায় আর কি ছুটি আমরা বড় করবো না আছে তাই Yes. এখানে এই আইকনটা দেখছেন এই আইকনটা এখানে যেতে হবে এখানে সিলেক্ট করার পরে আমরা করব কি সফট লাইট আশা করি বুঝতে পারছেন দেখেন এখানে হয়ে গেছে কিছুটা কিছুটা আমরা ক্যাপাসিটি হান্ড্রেড করে দেবো এইটি সিক্স পার্সেন্ট রাখলাম এটা আমাদের আনলক তারপরে আমাদের পিওনাক শাকিব খানের ছবিটাকে আগে মতো সেম পজিশন সিলেকশন করতে হবে এখানে পিছনে আপনার গাছের ছবি আছে একটু সিলেকশন বাইরে গেলেও সমস্যা হবে না অল্টার চেপে ধরে মাইনাস করা যায় control C copy same processing on 2 plus b paste control plus t fit transfer গেলে এখানে এটা সাবলাইট তবে এটার অপাসিটি কমালে একটা তেমন একটা ভালো যাবে তার খান এটি থাকে তো এই ছবিটা আর টু হালকা একটু বড় করতে হবে প্লাস টি সিলেক্ট করে সিলেকশন টুল তারপরে এখানে আমরা একটা ট্যাক্স লিখব ট্যাক্সে যাওয়ার পরে হরিজেন্টাল টাইপ টুল সিলেক্ট করলাম তো ট্যাক্সের কালার যে কালারটা আমরা দেবো এই কালারটা কি তো ট্যাক্সটা আমার লেখা আছে সম্ভবত এই যে এটা কপি করে কন্ট্রোল প্লাস দিয়ে চেপে প্রেস করে দিলাম তারপর কন্ট্রোল প্লাস টি সিলেক্ট করে সেগুলো বড় ছোট করানো যাবে আইকন ক্লিক করে দেখবে সফট লাইট তো হয়ে গেল তো আমাদের ট্যাক্সের কালারটা স্পষ্ট হতেছে না কালারটা চেঞ্জ করে দেবো একটু সার্চ করতে দিই फिर जाते लेकिन হাতটা হালকা হালকা একটু টেনে দিলাম আর কি যেন বৃষ্টি এতে যায় জন্যে বৃষ্টির পানি পাতাস মানে একটা মোটামুটি হয়ে গেছে বাস ওকে তো এখন যা করতে হবে কন্ট্রোল এক টিপে ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ তো আশা করি বুঝতে পারছেন তো দেখেন আমার এই এই বৃষ্টির ইফেক্টটা খুব সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের সমস্যার কথা জানাবেন কোনো বুঝতে অসুবিধা হলে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই